নবীন যে সকল আলেমরা এলমে ওয়াহি আমানত পক্ষে ধারণ করে জাতির জন্য দায়িত্বশীল হিসেবে কর্মের ময়দানে প্রদর্শন করতে যাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ এই উপলক্ষকে সামনে রেখে কলামাইকরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সুপ্রসিদ্ধ বহুল আলোচিত একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি এই হাদিসের সাথে ওতপ্রোতভাবে ঘনিষ্ঠভাবে সংযুক্ত আরেকটি হাদিস যেটিও হাদিসের সকল মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ যদি ইরশাদ করেছেন بني كانت تسلسلهم كلما هلك نبي خلقه ولا نبي আল্লাহ নবী বলেছেন যে আমার আগে দুনিয়াতে সিস্টেম ছিল নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে যে দুনিয়াতে মানুষের উন্মতের জিম্মাদারি বহন করতেন আম্বিয়াগণ নবী আলাইহিমুসসালামগণ আম্বিয়ায়ে کرام বনি ইসরায়েলের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত ব্যাপারটা এমনই ছিল যে তাদের নেতৃত্বের দায়িত্ব থাকতো নবীদের হাতে কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেকজন নবী তার জায়গায় স্থলাভিষিক্ত হতেন আল্লাহর পক্ষ থেকে তিনি মনোনীত হতেন এবং তিনি দায়িত্বের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন এভাবেই চলেছে পৃথিবী হাজার হাজার বছর এই পৃথিবীতে মানব সভ্যতার বিকাশে সবচেয়ে বড় অবদান হল হলো এই আলহিমসালামদের নবীদের অবদানকে অস্বীকার করলে বিশ্ব সভ্যতার গৌরবজনক সমস্ত অধ্যায়গুলো ম্লান হয়ে যাবে এভাবে আদম সালাম থেকে নিয়ে আখেরি নবী এভাবে একজন একজন দুনিয়াতে এসেছেন মানুষের জিম্মাদারি কাজে বহন করেছেন সেই জিম্মাদারি আদায় করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছেন এভাবে একজন একজন বিদায় নিতে নিতে আখেরি নবীর পালা এসেছে যে মানুষ মানব জাতি জিম্মাদারি আর দায়িত্ব পালন করেন নবীগণ এভাবেই পৃথিবীতে হাজার হাজার বছর চলেছে নবী তো আপনি বলছেন যে আপনার পরে আর কোন নবী আসবে না তাহলে অর্থভাবে প্রশ্ন তৈরি হয় তাহলে আপনার পরে এই মানব জাতির উন্মতের দায়িত্ব সামাল দিবে কে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই এখানে তৈরি হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার কাছ থেকে আমি কতবার এই আলোচনা শুনেছি লা তিনি কথা বলতেন যে এখানে একটা জাগ্রত হয় কারণ শেষ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পর্যন্ত সময়টা খুব ছোট্ট সময় ইতিমধ্যে দেড় হাজার বছর অতিক্রান্ত হয়েছে সামনে আরো কত বছর আছে না কত শত বছর আছে না কত হাজার বছর আছে তার একমাত্র আলিমুল এই যে এত লঙ্কার এত দীর্ঘমেয়াদী একটা সময় এই সময়ে দুনিয়াতে উম্মতের দায়িত্ব গ্রহণ করবে কে এই প্রশ্ন এই হাদিসের মধ্যে থেকে যায় মুহতারাম হাজিরিন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আরেক হাদিসের উদ্ধৃতি হাদিস শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি দেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحجب وافر এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ওই প্রশ্নের জবাব দিয়েছেন যে আখের নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে নবীর আগমনের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে সুতরাং কেমন পর্যন্ত দুনিয়াতে মানব জাতির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য নতুন কোন নবী আসবে না প্রশ্ন হলো এই শূন্যতা পূরণ করবে কারা আল্লাহ রসুল সেই প্রশ্নের জবাব দিয়েছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া কেমন পর্যন্ত নতুন কোন নবী না আসতে পারে কেমন পর্যন্ত নতুন পথের দুয়ার বন্ধ পারে তবে নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ এমন পর্যন্ত উন্মতের জিম্মাদারি কাজে বহন করবে আলেমদের কত মর্যাদা সেটা বোঝানোর জন্য যে দেখো আলেমরা কত মর্যাদা সম্পন্ন যে তারা নায়বে নবী আলেমদের কত যে তারা যে এটা শুধুমাত্র আলেমদের আর আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এই হাদিস বর্ণনা করা হয় কিন্তু প্রকৃত প্রস্তাবে এই হাদিস শুধুমাত্র আলেমদের ফজিলত আর মর্যাদা বোঝানোর জন্য যতটা না এই হাদিসের বক্তব্য তার চেয়েও বেশি হাদিসের মধ্যে আলেমদের দায়িত্ব কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে শুধুমাত্র আলেমদের ফজিলত বর্ণনা করা হয় নাই যে তারা নায়েবে নবী এখানে শুধু আলেমদের মর্যাদার কথা বলা হয় নাই যে তারা ওয়ারাসাতুল আম্বিয়া বরং এখানে আলেমদের দায়িত্বের কথা বলা হয়েছে যে নবীদের মতো পুরো মানবটাকে দায়িত্ব আমরা জল তারা নিজেদের কাঁধে বহন করে চলতে হবে আমি হাদিস থেকে আমি যা বুঝেছি আমার আদল আমার পাহাম আমার তাহকিক এবং আমার এটা নিয়ে এই হাদিস নিয়ে আমার জাদ্দ জাহাজ অনুযায়ী কয় বার্তা এই হাদিসের মধ্যে দুটো বার্তা একটা বার্তা হলো সাধারণ উন্মতের প্রতি যারা আলেম নন যারা আলেম না যারা নিজেদের পক্ষে আসমানি ওহির এলেন ধারণ করেননি একটা বার্তা তাদের প্রতি আর আরেকটা বার্তা হলো আলেমদের প্রতি সাধারণ উন্মতের প্রতি সাধারণ উন্মত বলতে আবার হতে পারে কোন পেশাজীবী ব্যবসায়ী চাকরিজীবী বড় বড় শিল্পপতি অনেক সম্পদের মালিক টাকা পয়সাওয়ালা হতে পারে সে প্রশাসনিক কোন দায়িত্বশীল কর্তব্য কর্তব্য পরায়ণ ব্যক্তি হতে পারে হতে পারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেই হোক না কেন তারা সবাই এই বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষকে যদি আমি দুই ভাগে ভাগ করি এক ভাগ হলো আলেম আর এক ভাগ হলো গায়ের আলেম এক ভাগ হলো আলেম আর এক ভাগ হলো কল আলেম তাহলে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত যে যেই পেশারই হোক না কেন সে যদি আলেম না হয় তাহলে এক টাকা করবো এই হাদিসের মধ্যে একটা বার্তা রয়েছে তাদের জন্য আরেকটা বার্তা রয়েছে আলেমদের জন্য গায়ের আলেমদের জন্য বার্তাটা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশার বাণী শুনিয়েছেন তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন আমার সিংহাসন এটা আমার আমাদের পয়গম্বরের জন্য সংরক্ষিত সিংহাসন বলে গেছেন কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিহিত হয়নি মুসলিম জনপদে মুসলমানদের শাসকদের পক্ষ থেকে মায়ের মমতা যদি কারো হৃদয়ের মধ্যে থাকে মায়ের প্রতি কর্তব্য আর দায়িত্ব যদি কোনো সন্তানের হৃদয়ে থাকে আর ওই রকম মা ভক্ত সন্তানের সামনে কোন কুলাঙ্গার যদি তার মায়ের ইজ্জত তার আব্দ নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলতে চায় তখন সেই সন্তান মায়ের ইজ্জত হেফাজত করবার জন্য প্রয়োজনে সেই চরিত্রহীন সেই দম্পটের যদি তার দরজা খুলিয়ে দেয় পৃথিবীর মানুষ তাকে মায়ের এই সম্মান রক্ষা করবার জন্য বাহাবাই দিবে যদিও দায়িত্ব কর্তব্য হলো যদিও দায়িত্ব কর্তব্য হলো রাষ্ট্র শাসন যন্ত্র শাসক বর্গ বিচার ব্যবস্থা প্রতিটি মায়ের ইজ্জত এবং কাব্য নিরাপত্তা দিবে এটা দেওয়া শাসকের কর্তব্য এটা দেওয়া বিচার ব্যবস্থার দায়িত্ব কোন বিচার ব্যবস্থা কোন শাসক বর্গ যদি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সেই জনপদের দায়িত্বে থাকবার কোন অধিকার নেই কোন মায়ের ইজ্জতের উপর যদি হস্তক্ষেপ করে আর ওই সময়ে বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে শাসন সরকার ব্যর্থতার কারণে মায়ের সন্তান যদি এগিয়ে এসে পুরন্দরকে খতম করে মায়ের ইজ্জতকে হেফাজত করে আর এরপরে যদি বিচার ব্যবস্থা আসে সেই সন্তানের বিচার করতে এরপরে যদি শাসন করতে আসে ওই সন্তানের বিচার করতে দুনিয়া তাহলে তখন শাসনকর্তার বিচার ব্যবস্থাকে প্রশ্ন করবে মায়ের ইজ্জত দুর্নীত হওয়ার সময় তুমি কার গোলাম শাসন 喋るって、ち電話場か ফাঁসি ফাঁসি চাই আমরা আমাদের কথাগুলো ব্যর্থহীন ভাবে আমরা তুলে ধরলাম আমরা আশা করব মুসলমানদের এই প্রাণের দাবি এটা এভাবে অনন্তকাল পর্যন্ত আকাশে বাতাসে শুধুমাত্র এটা প্রতিধ্বনি হয়ে ফিরবে তা নয় বরং এই দাবি মুসলমানদের এই জমিনে কার্যকর হবে যদি এই দাবি আদায় না হয় এ দাবি যদি কার্যকর না হয় তাহলে এদেশে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বন্ধুগণ বলতেছিলাম যে কথা ওই যে হাদিসের কথা যখন বললেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবে না স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের জন্য এটা একটা হতাশার সংবাদ তাহলে আমাদেরকে কে পথ দেখাবে আমরা ভুল করলে কে শুধরে দিবে আমরা বিপদগামী হতে থাকলে কে আমাদেরকে সঠিক পথের দিশা দিবে আমরা যদি কোন অসৎ পথে চলি তাহলে আমাদেরকে সৎ পথে পরিচালিত করবে কে আমরা যদি অন্ধকারের দিকে ধাবিত হই আমাদেরকে আলোর পথের দিকে নিয়ে আসবে কে এই প্রশ্নটা সাধারণ মানুষের জাগ্রত হওয়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সেই সাধারণ উন্মতকে লক্ষ্য করে আসার বাণী শোনালেন তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সান্ত্বনার বাণী শোনালেন হে আমার উন্মত হতাশ হওয়ার কোন কারণ নেই হতাশ হওয়ার কোন কারণ নেই নিরাশ হওয়ার কোন কারণ নেই কারণ নবুবতের সিলসিলা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে নবুবতের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেমন পর্যন্ত আমার উন্মতকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য ধূপ পথ থেকে সঠিক পথে পরিচালিত করবার জন্য তারা বিপদকামী হতে চাই দিয়ে তাদেরকে আবার সরল সঠিক পথের দিকে পরিচালিত করবার জন্য পয়গম্বর না থাকলে কি হবে কিন্তু এক নদীর জায়গায় সেই নদীর উত্তরাধিকারী হাজার হাজার ওলামায় গ্রাম পৃথিবীতে বিদ্যমান থাকবে এটা হলো সাধারণ মানুষের প্রতি আপনার বার্তা এই বার্তার দাবি হবে সুতরাং হে সাধারণ কর্মচারা তুমি যেই ধর তোমাদের জীবন পরিচালনা করতে নবীদের অবর্তমানে যদি তুমি সরল সঠিক পথের অনুসন্ধান করতে চাও সরল সঠিক পথে চলতে চাও আলাম আলামতের দিক নির্দেশনা মানা ছাড়া বিকল্প কোনো পথ সময়ে আপনাদেরকে যে বার্তা দিয়েছেন আপনাদেরকে যে আহ্বান জানিয়েছেন নবীদের অবর্তমানে যেন নবী উত্তরাধিকারীদেরকে অনুসরণ করা হয় তাদের বাঁচানো পথ অনুযায়ী যেন পথ চলা হয় আপনারা গ্রামের দিক নির্দেশনা মেনে চলবার জন্য প্রস্তুত আছেন আল্লাহ সাধারণ মানুষদেরকে অনুসরণ করা দান বলেছিলাম হাদিসের মধ্যে দ্বিতীয় বার্তা হলো আগাম সমাজের প্রতি আলেম সমাজের প্রতি কি বার্তা যে দাও তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা তোমাদের অনেক মর্যাদা ঘোষণা করে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলি চার বড় বড় গাছটি বসায় হাতিয়া খাইবা এই বার্তা না বার্তা এটা নয় চেষ্টা করো এটা সেই আমানত ইন্না আয়াতাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআলাইনা ইয়াহমিলনাহা ওয়া মিনহা ওয়া হামালাহা ইনসান যে আমানতের দায়িত্ব বহন করতে অবরগত প্রকাশ করেছিল আসমান যে আমানতের দায়িত্ব বোঝা নিতে ব্যক্ত হয়েছিল পাহাড় যে আমানতের বোঝা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছিল জমিন সেই আমানত সর্বশেষ একজন পয়গম্বর বহন করেছিলেন আর সেই আমানতের দায়িত্ব পর্যায়ক্রমিক ভাবে পয়গম্বরদের কাছ থেকে উন্নতের আলেমদের কাছে স্থানান্তরিত হয়েছে সুতরাং আলেম হওয়া আলেম ধারণ করা আলেম পরিচয় ধারণ করা এটা জগতের আর আট দশটা ডিগ্রি ধারণ করার মতো নয় কিছু মালুমাত হাসিল করেছ কিছু ইনফরমেশন মুখস্থ করেছ ইনফরমেশন এক জিনিস নলেজ ভিন্ন জিনিস ইনফরমেশন এক জিনিস নলেজ ভিন্ন জিনিস মালুমাত এক জিনিস এলে আরেক জিনিস মালুমাত এক জিনিস এলে আরেক জিনিস যারা মনে করবে যে না আমার আপনারা এই জিম্মদারি তো অনেক ভয়াবহ জিম্মদারি এটা সেই জিম্মদারি সেই দিনগুলোই আদায় করতে গিয়ে হজরত ইউনুস আলাইহিস সালামকে মাছের হয়েছিল এটা সেই দিনগুলোই যেই দিনগুলোই আদায় করতে গিয়ে হজরত হতে হয়েছিল এটা সেই দিনগুলোই যেই দিনগুলোই আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস হতে হয়েছিল এটা সেই দিনগুলোই যেই দিনগুলোই আদায় করতে গিয়ে হজরত চৌরাতে সংকলিত হতে হয়েছিল এটা সেই জিম্মাদারি করতে গিয়ে হজরত মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো করবার মতো হতে হয়েছিল এটা সেই জিম্মাদারি হয়েছিল সেই চিন্তাকারী আদায় করতে গিয়ে আমার নবীকে ওদের ময়দানে মাথা ভাঙা হয়েছিল দাম্বার হয়েছিল রক্ত দিনে দিনে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে হয়েছিল تتبع يعني على يعني শরীয়ত গর্হিত কাজ করছে মদিনা শরীফের মধ্যে একটা বেশরীয়তি একটা নাজায়েজ কাজ করছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ওই কাজটা হতে দেখে তিনি ফাকাহাদা আলা মিম্বারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মিম্বরে বসলেন যেই মিম্বরে বসে আল্লাহর নবী উম্মতকে তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করতেন সেই মেম্বরে বসে হজরতে রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম প্রশ্ন করলেন আইনা হুকুম আইনা হুকুম হে তোমাদের শহরে শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই জনপদে আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে আলেমরা কোথায় জবাব চাই প্রথম জবাব তিনি এটা বলেন নাই মদিনা শরীফের এই শহরে নগর বিকাশ এই শহরের মেয়র সাহেব কোথায় এটা জিজ্ঞাসা করেন তিনি এটা জিজ্ঞাসা করেন নাই যে মদিনার এসপি কোথায় জিজ্ঞাসা করেন নাই মদিনার ডিসি কোথায় বলবেন যে হুজুর এসপি ডিসি ছিল কিনা আরে ভাই এই পরিভাষা থাকতে পারে কিন্তু গভর্নর বর্তমান সময়ের একজন কর্মী একজন একজন ডিসি এসপি এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যাকারগণ লিখেছেন সুতরাং আল্লাহর জমিনে যখন কোন আল্লাহর বিধান লঙ্ঘিত হবে আল্লাহর জমিনে যখন শরীর বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হবে তখন এর দায় শুধুমাত্র পুলিশের নয় এর দায় শুধুমাত্র প্রশাসনের নয় এর দায় শুধু সিটি কর্পোরেশনের নয় এর দায় শুধু এমপির নয় এর দায় শুধু মন্ত্রী পরিষদের নয় এর দায় শুধু মানতে এত সহজ নয় আমি তো পরিষ্কার ভাষা বলি যে একজন সাধারণ মানুষ নিজের ব্যক্তিগত আমলের হিসাব যদি আপনার কাছে দিতে পারে আর হিসাবটা কোন রকম গ্রহণযোগ্য হয় তার হয়ে যাবে কিন্তু একজন আলেম সে যদি মনে করে শুধুমাত্র নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে পাস হয়ে যাবে তাহলে সে এলমে দিনের প্রকৃত দায়িত্ব বুঝতেই পারে না ব্যক্তিগত দায়িত্ব আমলের হিসাব দিলে চলবে না তাকে জাতির আমলের হিসাব দিতে হবে সহজ ভাষায় বলতে গেলে একটা মসজিদে পাঁচশো মুসল্লি আছে ইমাম একজন ইমাম পাঁচশো মুসল্লি পাঁচশো মুসল্লি প্রত্যেকে যার যার নিজের আমলের হিসাব পরিষ্কার দিতে পারলে তাদের রাস্তা ক্লিয়ার ইমাম সাহেব যদি মনে করে যে আমি আমার নিজের হিসাব দিয়ে রাস্তা ক্লিয়ার বোকার ধরনের বাস করতেছেন হ্যাঁ সম্মান আছে মর্যাদা আছে তবে তার কোনো বিষয় দায়িত্ব থাকতে হবে এটাই হলো সমস্যা এই সমস্যার কারণে আমরা যখন কথা বলি তখন অনেকে মনে করে যে কথা না বললে সমস্যা আরে সমস্যা তো এই জায়গায় আর আপনার কাছে আরেকটা আরেকটা হিসাব পরিষ্কার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা কথা খুব জায়গায় জায়গায় বলতেন সেখানে সেখানে করতেন আমি আর শিল্পী সংস্কৃতির পক্ষে কথা উপর আসলে বাতিলের উপর নয় কথা বলেন আমি বললাম তৌহিদের পক্ষে কথা সে বললো শিল্পের পক্ষের কথা Father, Yeah. যুগে যুগে উন্মতের ওলামায়ে কেরামের তারিখ থেকে ওনার হাদিসের কিতাব করেছে বিশাল প্রশ্ন আমিরুল মুমিনিন ফিল হাদিস সারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধি হয়ে গেছে ওনাকে মুকুটহীন সম্রাট বলা হয় মাথার মধ্যে কোন মুকুট না থাকতে পারে কিন্তু সময়ের শাসকের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা ইমাম বুখারী নব্বই হাজার ছাত্র তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তার চেয়ে বড় সিংহাসন রাজত্ব কার হাতে রাখতে সময়ের শাসকের মনের মধ্যে হিংসা রাজের চলে উঠল ক্ষমতা আমার হাতে রাজ্য আমার হাতে পুলিশ আমার হাতে সব আমার হাতে কিন্তু আমার কথা শোনার জন্য তো এইভাবে নব্বই হাজার বা নব্বইটা মানুষ আসে ইমাম বোহারের কবি তার ভিতর সে হিংসা পরায়ণ হয়ে উঠল ইমাম বুহারিকে সে অর্ডার করল নির্দেশ জারি করলো মনে করলো ঘরের টিউটার বানাবে যে ঘরে এসে পড়াই দিয়ে যাবে যাওয়ার সময় মুসলিমকে একটা দিবে মাস শেষে পকেটে ভরে দিবে কিনে ফেলবে ইমাম রহমতুল্লাহ আলী বললেন আমার কাছ থেকে হাদিস শিখবে আপনার সন্তান যদি হাদিস শিখতে হয় তাহলে আমি হাদিস নিয়ে আপনার বাড়িতে যাব না আপনার সন্তানকে যদি আমার কাছ থেকে হাদিস শিক্ষা অর্জন করতে হয় নব্বই হাজার সাধারণ মানুষের সাথে মাটির উপর আমার সামনে হাঁটু বেড়ে বসে আমার কাছ থেকে হাদিস শিখতে যদি এইভাবে শিখতে পারে তার জন্য দুয়ার খোলা আর যদি এইভাবে শিখতে তার কোনো ধরনের তার কোনো মর্যাদা তার অহংকর তাকে যদি বাধা দেয় তাহলে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ আমাদের দুই শিক্ষা তার জন্য নয় ইমাম বুখারী স্পষ্ট কথা শুনিয়ে দিলেন ইন্নী লা উযিলুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা ইন্নী লা উযিলুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা খবরদার সময় শাসক করে দেখো আমি বুখারী আমি ইমাম বুখারী আমি মুহাম্মদ ইবনে আব্দুল আমি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আমি এই যুগের ওলামায়ে কেরামের খতিব ইতিহাসের সম্পর্কে বিচার করা হবে একজন আদম হিসাবে তোমার বাড়িতে গিয়ে টিউটরি করবে না তোমার সন্তানকে যদি শিখতে হয় আমার দরবারে এসে ঘুরার উপর বসে হাসি করে বসে শিখতে হবে সময়ের শাসক কর্মা করলো ষড়যন্ত্র শুরু করলো নানা রকমের ষড়যন্ত্র আশা করি আপনার মাদ্রাসা কেন্দ্রীয় সদস্য প্রথম সদস্যকে আজ থেকে প্রায় সাড়ে বারোশো বছর আগে বলতেছি সেই সময়ের মুসলিম শাসক এটা কোনো বেলমান কাপের মুসলিম সেই সময়ে ইমাম বুখারির মুসলিম শাসকের যে হয় মতো মানুষের সাথে এই আচরণ এই যুগের বুখারির মহাদেশরা কিরকম আচরণ করতে চেষ্টা করে আপনারা মনে করছেন সবসময় আপনাদের জন্য শুধুমাত্র লাউডে বাচ্চা বিছানো থাকবে আর শুধুমাত্র আপনাদের জন্য সবাই দশের পরে হাদিয়া তহবা নিয়ে মুসাফা করার জন্য লাইন করে দাঁড়ায় থাকবে শুধুমাত্র আপনাদের জন্য ওই লাল গোলাপের সেটাই আপনাদের সংবর্ধনা জানানো হবে হ্যাঁ ওটাও জানানো হবে আবার মুদ্রার অপর পিঠে এটাও থাকবে এটাও থাকবে বাড়ি ওই জায়গায় তিনি তার মাদ্রাসা চালাতে পারবেন ইমাম বোলাই মাদ্রাসা আমার ওই মাদ্রাসার কারণে আমার জিম্মদারি নয় বলেন তার সেই গ্রামে চলে গেলেন যেখানে কোনো আধুনিক ফ্যাসিলিটিস নাই সুযোগ সুবিধা নাই নির্বিচার পল্লী এতটাই তিনি সংকীর্ণ হয়েছিলেন সময়ের শাসকের এই অসাধারণ ইমাম বুখারী হৃদয়ে এতটাই রক্তক্ষরণ হয়েছিল আরশের মালিকের দরবারে ফরিয়াদ করলেন اللهم إن الأرض قد ضاقت علي بما رحبت فاغفر إليك ও আল্লাহ যেই সময়ে যেই সময়ে যেই শাসকের যুগে আমি সময়ের আয়োজকদের কাছে একটাই নগণ্য আপনাদের একজন ভাই হিসেবে আমরা করবো এলেন এবং আহলে এলেনদের গৌরব কোনদিন কোন দুনিয়াদারদের সামনে নত করবেন বরং নিজে এবং এই গৌরব দায়িত্ব মাথা উঁচু করে যতদিন পালন করা যায় মাথা উঁচু করে পালন করবেন মাথা উঁচু করে যদি পালন করতে না পারবেন তুমি চলে যাও